হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই তো দেখো এখানে মানে লাইফে আমি প্রথম এত সম্মান পেলাম অ্যান্ড এখানে আমি পাঁচ হাজার টাকা উইনও হয়েছি আর এটা কিসের জন্য উইন হয়েছি কেন হয়েছি সবটাই তোমরা জানতে পারবে তার জন্য তোমাদের পুরো ভিডিওটা স্কিপ না করে অবশ্যই দেখতে হবে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটিকে আবার আমাদের এখানে শুটিং করছেন আগামী দিনে কাস্টমার হিসেবে আপনাকে আমি ধরতে পারি থ্যাংক ইউ ম্যাম তো দেখো আমি জাম শ্যুট পরে নিয়েছি এটা পরে আজকে যাব তো এটাকে আমার বড় বলবো বয়লার শ্যুট তো যাই হোক এরকম বরের সাথে একটা ভিডিও করে নিলাম অ্যান্ড তারপর আমরা বেরিয়ে পড়লাম দেখো আমি বাইকে আছি বাইকে যাচ্ছি হলো আমাদের লোকেশন স্টাইল বাজার তো পৌঁছে যাব এই দেখো পৌঁছেও গেছি বেশি দূর নয় তো আমরা একেবারে উপরে চলে এসেছি মানে ভিতরে ঢুকে আর কি হলো সেটা ভিডিও করা হয়নি অ্যান্ড উপরে চলে এসে দেখো ওখানে স্টাফগুলো সব দাঁড়িয়ে আছে অ্যান্ড এটা হলো স্টাইল বাজারে স্টাইল আইকনে একটা উইনার মানে একটা প্রোগ্রাম হয়েছিল অ্যান্ড সেখানে আমি উইনার হয়েছি তার জন্য এত আয়োজন তো দেখো আমাকে স্ল্যাশ এটা দিল পড়তে বললো এবং আমি পড়ে নিলাম অ্যান্ড নিজেই পরে নিলাম কারণ ওখান থেকে কেউ আসছিল না আর এটা পরে নিয়ে আমি মাঝখানে মাঝখানে গিয়ে দাঁড়িয়ে পড়লাম কারণ ওখানে সবাই ভিডিও করবে অ্যান্ড ফটো তুলবে তাই জন্য আমি মাঝখানে গিয়ে দাঁড়িয়ে পড়লাম এরপরও আমার ওরা আমাকে গিফট তো দেবে যে পাঁচ হাজার টাকা আমি পেয়েছি অ্যান্ড গিফটটা দেওয়ার আগে ওরা মানে উনি হলেন স্টার বাজারের ম্যানেজার তো উনি বলে দিয়েছিলেন গিফটের কী প্রসেসিং কীভাবে ইউজ করবো অ্যান্ড সেগুলো সব বলে দিয়েছিলেন অ্যান্ড কতদিন অবধি ডেট আছে তো এখানে এত জোরে মিউজিক হচ্ছিল যে কিছু শোনাই যাচ্ছিল না অনেকেই বলছিলেন তবুও তোমরা একটু অ্যাডজাস্ট করে নাও উনি আমাকে মাইকে কিছু বলতে বলেছিলেন এই রে কেলেঙ্কারি আমি এটা শুনেই মানে ভালো বেশি ভয় পেয়ে গেছিলাম যে কী বলবো আমি মাইকে মানে কোনো দিন তো বলিনি ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স তো যেমন হয় বুঝতে পারছো এত লোকের সামনে তো আমি তো মানে মনে মনে ভাবছিলাম এ বাবা এটা কি হলো তো যাই হোক বলতে তো হবেই বলেছি যখন অ্যান্ড আমি বলেওছি তো তোমরা দেখো আমি কি বলেছি তো আমার হাতে ওরা গিফট ভাউচারটা তুলে দিল অ্যান্ড আমি ওনাকে থ্যাংক ইউ জানালাম এরপর উনি ওনার এই স্টাফটিকে বললো যে মাইকে কিছু জিজ্ঞেস করার জন্য উনি আমাকে জিজ্ঞেস করছিলেন করতে যাচ্ছিলেন আর তখনই মানে মাইকে কিছু প্রবলেম হয়েছে মাইক্রোফোনটাই অ্যান্ড মানে শোনা যাচ্ছিল না ভয়েস কিছু তো ওনারা ঠিক করার জন্য দিলেন অ্যান্ড ওরা মাইকটা ঠিক করলো অ্যান্ড তারপর আমাকে জিজ্ঞেস করছিল যে উইনার হয়ে কেমন লাগছে তো দেখো কি জিজ্ঞেস করছে স্টাইল আইকন হয়েছিল সেই কন্টেস্টে আপনি উইনার হয়েছেন তা উইনার হয়ে আপনার কেমন লাগছে তো আমি বলতে শুরু করেছি কি মানে মাইকে কিছু শোনা যাচ্ছে না আর এত জোরে গান দিয়েছে যে কিছু মানে বোঝাই যাচ্ছে না তো ওনারা বললো গায়ে মানে গানটা বন্ধ করতে এবং মাইকে কিছু শোনা যাচ্ছে না তো তার জন্য মাইকটা আবার ঠিক করতে দিল তো আবার একটু পরে আবার আমি বলেছি দেখো পুরো ভিডিওটা কি হয় না হয় তো মাইক্রোফোনটা মানে এমন অবস্থা বারবার মানে শোনাই যাচ্ছিল না উনি একবার বললেন আবার আমার কাছে এসে তো সাউন্ডটা দিল অ্যান্ড আমি তারপরে চেক করে দেখছি <laughs> যে হচ্ছে কি না অ্যান্ড তারপরে উনি মাইকটা মাইক্রোফোনটা নিলেন অ্যান্ড চেক করছিলেন যে হচ্ছে কি না তো উনি বারবার বলছিলেন যে সাউন্ডটা একটু বাড়িয়ে দিতে মানে শোনা যাচ্ছিল না অ্যান্ড তারপরেও লাস্টে তোমরা শোনো সেটাও শোনা যাচ্ছিল না আমি কি বলছিলাম <laughs> তো যাই হোক ওনার সেটা অ্যাডজাস্ট করে নিয়েছে তো দেখো আমাকে কি জিজ্ঞেস করছে সেই স্টাইল আইকনে আপনি উইনার হয়েছেন তা সেই মুহূর্তে আপনার উইনার হয়ে কেমন লাগছে দেখো আমাকে বলতে দিয়েছে আমি কি মানে বলবো নিজেই বুঝতে পারছি না তো তাও আমি যা ফিল করি মানে আমার যা মনে হয়েছে যেটা সত্যি সেটাই আমি বলেছি খুব ভয় নিয়ে এক্সাইটমেন্ট নিয়ে মনের মধ্যে বলেছি যেটুকু পেরেছি জানি না ভুল কি ঠিক অ্যান্ড তারপর ওরা আমাকে জিজ্ঞেস করলো যে ওদের দোকানে গেলে আমার কেমন লাগে অ্যান্ড ওদের স্টাফদের ব্যবহার কেমন অ্যান্ড সেটা আমার যেটা মনে হয় আমি যেটা গিয়ে দেখেছি আমি সেগুলোই বলেছি সবটাই দেখো তোমরা তো সব কিছু হয়ে গেলে পর আমার বাড়ি বাড়ি চলে এলাম ভিডিওটা ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটিতে আপনি আরো আমাদের করছেন আগামী দিনে কাস্টমার হিসেবে আপনাকে আমি ধরতে পারি থ্যাংক ইউ ম্যাম